মামা আসল কথাটা কি জানেন টেকার পাওয়ারটা এত বেশি না আপনি ঘরো টাকা দিবেন মা বাবার কাছে আপনি বালা ফোলা বন্ধু বান্ধবকে পিছনে টাকা খরচ করবেন হ্যাগো কাছে আপনি